হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা কেমিস্ট্রির একটা মজাদার টপিক সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি আমরা প্রথমে সংকরণ শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে শব্দটা চলে আসে সেটা হচ্ছে সংকর ধাতু তাহলে চলো দেখি সংকর ধাতুটা আসলে কি ছিল সংকর ধাতুটা ছিল আমরা যখন একটা মেটাল বা একটা ধাতুর সাথে আরেকটা ধাতু যুক্ত করে নতুন একটা ধাতু পাই তখন সেটাকে আমরা বলতাম সংকর ধাতু বা সংকরিত ধাতু ঠিক সিমিলারলি একইভাবে আমরা যখন একটা অরবিটালের সাথে অন্য একটা অরবিটাল যুক্ত করে নতুন অরবিটাল পাবো তখন সেটাকে আমরা বলবো সংকরণ প্রসেস এখানে নতুন যে অরবিটাল তৈরি হবে সেটি হচ্ছে সংকরিত অরবিটাল এবার চলো আমরা দেখি যে কোন অরবিটালগুলো সংকরণে অংশ নেবে সম্পূরণে অংশ নিবে যোজ্যতা স্তরের ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল অবশ্যই সেই অরবিটালগুলো হতে হবে যোজ্যতা স্তরের অরবিটাল এখন প্রশ্ন হচ্ছে যোজ্যতা স্তর কি চলো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে খেয়াল করি কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি সেখানে হচ্ছে one s two two s two two p x one two p y one এবং টু পি জেড জিরো এখানে যোজ্যতা স্তর হচ্ছে কোন একটা মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তর অর্থাৎ কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর তার মানে কার্বনের যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তর বলতে কার্বনের ক্ষেত্রে বোঝাবে দ্বিতীয় শক্তি স্তর মানে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরের ভিন্ন ভিন্ন অরবিটাল গুলো সংকরায়নে অংশ নিতে পারবে এবার আমরা আসি যে নতুন অরবিটাল দিয়ে তৈরি হবে সেটি কি হবে নতুন অরবিটাল গুলো হবে শক্তির এবং সমান সংখ্যক অরবিটাল তার মানে আমাদের আমাদের সংকরণে তার মানে আমাদের সংকরণে যে কয়েকটি অরবিটাল অংশ নিয়েছিল সংকরণের পরেও সংকরিত অরবিটালের সংখ্যাও থাকবে সেম এবং এগুলো প্রত্যেকটি হবে সমশক্তি অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে যে সংকরণটা কেন প্রয়োজন আমরা জানি যে কার্বনের চারটা যোজনী কার্বনের যোজনী চার তো চার সাইডে চারটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে মিথেন তৈরি করে ফেললো তো এখানে সংকরণের প্রয়োজনটা কোথায় কিন্তু না আসলে সংকরণের প্রয়োজন আছে কোন একটা পরমাণু সংকরিত হবে এবং সংকরিত অরবিটালের অক্ষ বরাবর অন্য পরমাণু এসে বন্ধনটা গঠন করবে এজন্য সংকরণ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা যে মেইন জিনিস অনেকের মনে কোশ্চেন থাকে যে সংকরণ কাদের ক্ষেত্রে হবে সংকরণ কি ধাতুর ক্ষেত্রে হবে নাকি অধাতুর ক্ষেত্রে হবে সংকরণ কি আয়নিক যোগের ক্ষেত্রে হবে নাকি সমযোজী যোগের ক্ষেত্রে হবে তো চলো আমরা ব্যাপারটা ক্লিয়ার করি সংকরণ ধাতু বা অধাতু উভয়ের ক্ষেত্রেই হতে পারে ধাতুর ক্ষেত্রেও হতে পারে অধাতুর ক্ষেত্রেও হতে পারে অনেকে জিজ্ঞাসা করবে যে তাহলে ধাতুর ক্ষেত্রে কিভাবে সংকরণ হয় আমরা জানি জটিল যৌগের সংকরণের সময় ধাতুর আয়নেরও সংকরণ ঘটে এবং অধাতুর সংকরণ ঘটবে এখন কথা হচ্ছে যে আয়নিক যৌগের সংকরণ ঘটবে নাকি সমযোজী যৌগের সংকরণ ঘটবে আয়নিক যৌগের কখনো সংকরণ হবে না কিন্তু সমযোজী যৌগের সংকরণ হবে এবার আমরা দেখব সমযোজী যৌগে কি কি বন্ধন গঠিত হতে পারে সংযোজী যোগে মূলত দুই ধরনের বন্ধন গঠিত হতে পারে একটা হচ্ছে সিগমা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন এখন সিগমা বন্ধন কি সিগমা বন্ধন হচ্ছে যখন দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধনটা গঠন করে সেটাই হচ্ছে সিগমা বন্ড অর্থাৎ সিগমা বন্ড অলওয়েজ হবে সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে এখন সিগমা বন্ধনে যে দুটি অরবিটাল অংশগ্রহণ করবে সেই দুটি অরবিটাল কি কি হতে পারে সেটি দুটি হতে পারে এস অরবিটাল একটি এস বা একটি পি অরবিটাল হতে পারে এবং দুটি পি অরবিটাল হতে পারে অর্থাৎ এই গুলোর সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটাই হচ্ছে সিগমা বন্ধন আর আমরা অপর দিকে দেখি পাই বন্ধন কি পাই বন্ধন হচ্ছে যখন দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে যে বন্ধন গঠন করবে সেটাই হচ্ছে পাই বন্ধন এখন পাই বন্ধনে কারা কারা অংশ নিবে পাই বন্ধনে অংশ নিবে শুধুমাত্র পি অরবিটাল আমি আবারও বলছি শুধুমাত্র পি অরবিটাল শুধুমাত্র পি অরবিটাল পাই বন্ধন গঠন করবে এখন পাই বন্ধন গঠিত হতে হলে এর পূর্বে অবশ্যই সিগমা বন্ধন থাকতে হবে অর্থাৎ সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে যদি আরো কোনো বন্ধন গঠন হওয়ার প্রয়োজন হয় তখন পাই বন্ধন গঠিত হবে আর আমরা যদি শক্তির বিচারে বিবেচনা করি তাহলে সিগমা বন্ধনের শক্তি গ্রেটার দ্যান পাই বন্ধনের শক্তি এই ছিল মূলত সিগমা বন্ধ ও পাই বন্ধ নিয়ে আলোচনা অনেকের মনে কোশ্চেন আছে যে সংকলন কত প্রকার সংকরণ মূলত অনেক প্রকার এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কেন মাত্র কয়েকটা নিয়ে আলোচনা করি সংকরণ মূলত অনেক প্রকার এর মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ যেগুলো sp three sp two sp এগুলো নিয়ে আলোচনা করি তো একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি মনে করো আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো one s two two s two two p x one two p y one এবং টু পি জেড ওয়ান তো আমরা যখন কার্বনকে একটু উত্তপ্ত করব বা একে উত্তেজিত করব তখন এর ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে ওয়ান এস টু 2s1 2px1 2py1 এবং 2pz1 তো এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে কার্বনের যোগ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় স্তর এবং এই দ্বিতীয় স্তরে চারটি অরবিটাল আছে তো চারটি অরবিটাল যখন সংকরণে অংশ নিবে তো সেখানে আমরা sp3 সংকরণ পাব কথা হচ্ছে অনেকে sp3 না বলে আমরা বলে বলে sp3 কিন্তু এটি কিন্তু ঠিক নয় এটাকে উচ্চারণ করতে হবে sp3 আচ্ছা তো sp3 এর মধ্যে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল মিলে sp3 সংকরণ হবে তো সংকরণটা কিভাবে হবে একটা s আর তিনটা p অরবিটাল যখন সংকরিত হবে তখন তারা দুইটা জিনিস ফলো করবে একটা হচ্ছে সমশক্তির এবং একটা হচ্ছে সমান সংখ্যক তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা অরবিটাল থেকে চারটা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে এবং এটা হচ্ছে সবগুলোই সমশক্তির অরবিটাল এখন কথা হচ্ছে এই চারটা যে সংকরিত অরবিটাল তৈরি হলো এরা কি এভাবে আলাদা আলাদা থাকবে উত্তর হচ্ছে না এরা একটা স্ট্রাকচার গঠন করবে এখন এই চারটি অরবিটালের মধ্যে এই চারটি সংকরিত অরবিটালের মধ্যে একটা করে কিন্তু ইলেকট্রন আছে তো এই গুলা পরস্পরকে পরস্পর বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করতে করতে তারা যে অবস্থায় সর্বোচ্চ সর্বোচ্চ বিকশিত অবস্থায় একটা স্ট্যাবল আকৃতি গঠন করবে ওটাই হবে এদের অনুর আকৃতি এখন আমরা ধরি যে এই অবস্থায় আমাদের হচ্ছে এই চারটা সংকলিত অরবিটাল স্ট্যাবল অবস্থায় আছে এখন এই চারটা অরবিটাল কিভাবে এই অবস্থায় সংকলিত অবস্থায় আসলো এটা নিয়ে একটা থিওরি আছে এটা আমরা একটু পরে দেখব তো এইভাবে যখন এই চারটা অরবিটাল স্ট্যাবল একটা অবস্থায় আসে তখন এদের অক্ষ বরাবর এদের প্রত্যেকটার অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এসে দলন যুক্ত হতো যেমন এখানে একটি হাইড্রোজেন পরমাণু এই অক্ষ বরাবর একটি হাইড্রোজেন পরমাণু এই অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এবং এই অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হলো এখন যেহেতু এই অক্ষ বরাবর সামনাসামনি অধিক্রমণ হয়েছে কাজেই এখানে আমরা খুব সহজে বলতে পারি এটি হচ্ছে সিগমা বন্ধন গঠন হয়েছে কাজেই এখানে এসপি থ্রি সংকরণের মধ্যে চারটি সিগমা বন্ধন গঠন হয়েছে এবং এভাবেই কার্বনের সাথে চারপাশে চারটি হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন অণু গঠন করে এবার আমরা এসপি টু সংকরণ নিয়ে আলোচনা করব তো নাম শুনে নিশ্চয় বুঝতে পারছো যে sp2 মানে কি sp2 মানে হচ্ছে একটা s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলে সংকরণটা হবে তো একটা s আর দুটি p অরবিটাল অর্থাৎ তিনটি অরবিটাল সংকরিত হয়ে কয়টি সংকরিত অরবিটাল তৈরি করবে তিনটা সংকরিত অরবিটাল তৈরি করবে এবং এই তিনটি হবে সমশক্তি সম্পন্ন এবং এই তিনটি সংকরিত অরবিটাল একটি নির্দিষ্ট স্ট্রাকচার গঠন করবে তো আমরা ধরি যে স্ট্রাকচারটি এরকম তো এই স্ট্রাকচারের মধ্যে আমাদের যে জেড অরবিটালটি অবশিষ্ট ছিল তো সেই জেড অরবিটালটিকে আমরা এখানে একই সাথে এঁকে দিয়েছি কারণ আমরা জেড অরবিটালটিকে কিন্তু এর মাঝখান থেকে বাদ দিয়ে দিতে পারবো না তো এরপরে যেটা হবে এই তিনটি সংগঠিত অরবিটাল এখন আমরা ধরি এই সংকরিত অরবিটালটি একটি তো আমরা ধরি এই সংকলিত অরবিটালটি একটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করলো সংকলিত অরবিটালটি আরেকটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করলো এবং এই কার্বনটি কি করবে আরেকটি সিমিলার এরকম sp2 সংকলিত কাঠামো যুক্ত আরেকটি কার্বনের সাথে যুক্ত হবে তো আমরা ওই সংকলিত অরবিটালের কাঠামোটি আঁকি সংকলিত অরবিটালের কাঠামোটি যদি এরকম হয় এবং এখানে আমাদের সেই যে জেড অরবিটাল জেড অরবিটালটি যদি এরকম থাকে তো তাহলে কি হবে তাহলে এই কার্বন পরমাণুর সাথে এই কার্বন পরমাণুর একটা সামনাসামনি অভিযোজন হবে এবং যথারীতি এই কার্বন পরমাণু তার অক্ষ বরাবর আরেকটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং এই কার্বন পরমাণু তার অক্ষ বরাবর আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তো তাহলে আমরা এই স্ট্রাকচারটা যদি খেয়াল করি তাহলে কি হবে কার্বনের সাথে একটি হাইড্রোজেন আসলো কার্বনের সাথে এই পাশে আরেকটি হাইড্রোজেন আসলো এবং এই কার্বনটি আরেকটা কার্বনের সাথে বন্ধন গঠন করলো এবং এই পাশে একটি হাইড্রোজেন অণু আসলো এবং এই পাশে আরেকটি হাইড্রোজেন অণু আসলো এখন আমাদের যে দুটি জেড অরবিটাল অবশিষ্ট থেকে গেল তারা কি করবে তারা পাশাপাশি অধিক্রমণ করবে তারা এভাবে পাশাপাশি অধিক্রমণ করবে এবং এই পাশাপাশি অধিক্রমণের ফলে পাই গঠন হবে তো আমরা এখানে পাই বন্ধন আর পাই বন্ধন দিয়ে দিলাম এখন অনেকের মনে কোশ্চেন আসে যে পাশাপাশি অধিক্রমণ এখানে একবার হলো এখানে একবার হলো তাহলে আমি পাই বন্ধন কেন একটা দিলাম পাই বন্ধন তো উপরে একটা নিচে একটা হওয়ার কথা ছিল কিন্তু একটা জিনিস খেয়াল করো এই টুপি জেড এর মধ্যে কয়টি ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন এবং এই টুপি জেড অরবিটাল মধ্যে কয়টা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন তো দুটি ইলেকট্রন দুটি ইলেকট্রন বন্ধন গ্রহণ করে কয়টি বন্ধন গ্রহণ তো দুটি ইলেকট্রন মিলে কয়টি বন্ধন গঠিত হবে অবশ্যই একটা বন্ধন তো এখানে এজন্য একটা বন্ধন গঠিত হবে তো এই হচ্ছে মূলত এসপি টু সংকরণ নিয়ে আলোচনা তো এবার আমরা দেখি সিমিলারলি আমাদের এসপি সংকরণের ক্ষেত্রে কি হবে এসপি সংকরণের মধ্যে একটা এস এবং আরেকটি পি অরবিটাল সংকরিত হয়ে দুটি সমশক্তির এবং সমান সংখ্যক অরবিটাল গঠন করলো দুটি সমশক্তির এবং সমান সংখ্যক সংকরিত অরবিটাল গঠন করলো তো এবার এরা কি করবে দুটি অরবিটাল কখন সর্বোচ্চ বিকশিত অবস্থায় থাকবে যখন তারা একই সরলরেখায় থাকবে অর্থাৎ এদের মাঝে কোনটা হবে ওয়ান এইটি ডিগ্রি তো আমরা এখানে এই দুটি সংকলিত অরবিটাল আঁকলাম এবং আমাদের যে অসংগঠিত অবস্থায় টুপি ওয়াই এবং টুপি জিরো অরবিটাল ছিল তাদেরকেও আমরা এখানে আঁকলাম এখন এই কাঠামোটি কি করবে এই কাঠামোটির এই সংকলিত অরবিটালটি এইরকম সিমিলার সিমিলার টাইপের আরেকটি কাঠামোর সাথে যুক্ত হবে তো আমরা ওই কাঠামোটি আঁকি কাঠামোটি যদি এরকম হয় এটা ছিল আমাদের সংকলিত অরবিটাল এবং এর সাথে আমাদের টুপি ওয়াই এবং টুপি জেড অরবিটাল যদি আমরা আঁকি তাহলে এইবার এই কার্বন এই কার্বন এই কার্বনের সাথে একটা সামনাসামনি অধিক্রমণ করবে এবং এই পাশে সংকরিত কাঠামো আরেকটি সামনাসামনি অধিক্রমণ করবে হাইড্রোজেনের সাথে এবং এই পাশের সংকরিত কার্বনও আরেকটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে এখন যে বাকি দুইটি অসংকরিত অরবিটাল রয়ে গেল তারা কি করবে তারা পাশাপাশি অধিক্রমণ করবে এবং পাশাপাশি অধিক্রমণ করা মানে এখানে পাই বন্ধন গঠিত হওয়া যেহেতু দুইবার পাশাপাশি অধিক্রমণ হচ্ছে তাই এখানে দুইটি পাই বন্ধন গঠন হবে স্ট্রাকচারটি যদি আমরা এভাবে দেখি এই কার্বন পরমাণু কি করলো আরেকটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হলো এবং এই কার্বন পরমাণু কি আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো এবং এদের মধ্যে দুইবার পাই বন্ধন গঠিত হয়েছে কাজে এখানে দুটি পাই বন্ধন গঠিত হলো এভাবে এসপি কাঠামো এভাবে এসপি সংকলন সম্পন্ন হবে তো আমরা এবার দেখব কিভাবে সংকরণ সংখ্যা নির্ণয় করা যায় এখন সংকরণ সংখ্যা নির্ণয় করার আগে প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো যৌগেরই সংকরণ হবে কেন্দ্রীয় মৌল এখন কথা হচ্ছে কেন্দ্রীয় মৌল কি কেন্দ্রীয় মৌল হচ্ছে কোন একটা যৌগের মধ্যে যার যোজনী বা যার সংখ্যা বেশি সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল আচ্ছা তাহলে চল আমরা দেখি তো সংকলন সংখ্যা নির্ণয়ের সংকলন সংখ্যা নির্ণয়ের আমরা মূলত দুইটা প্রসেস দেখাবো তো প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের সংকলিত অরবিটালের সংখ্যা কি হবে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা মানে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেই সেই সংখ্যাটা প্লাস হচ্ছে এক যোজি মৌলের সংখ্যা মানে হচ্ছে কোন একটা যোগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু বাদে যে কয়েকটি এক যোজি যৌগ থাকে তার সংখ্যা ডিভাইডেড বাই টু চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা খেয়াল করি তো আমরা যদি এইচ টু বা পানির ক্ষেত্রে খেয়াল করি এর মধ্যে অক্সিজেনের যোজনী দুই এবং হাইড্রোজেনের যোজনী এক তার মানে অবশ্যই কেন্দ্রীয় মৌল হবে অক্সিজেন তো অক্সিজেনের ইলেকট্রন যদি আমরা খেয়াল করি one s two two s two এবং টু পি ফোর তো এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টি তো যেহেতু এর যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় স্তর এবং দ্বিতীয় স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে চার যোগ দুই ছয়টি সুতরাং যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা ছয়টি এবার আমরা দেখি এক যদি মৌলের সংখ্যা কি এখানে খেয়াল করো অক্সিজেন বাদে পানির অণুতে আর কি আছে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং দুটোই হচ্ছে এক যদি মৌল কাজে এক যদি মৌলের সংখ্যা কি হবে এখানে দুইটি তো আমরা দিলাম ছয় যোগ টু ডিভাইডেড বাই টু তো ছয় যোগ দুই আট divided by two is equal to four মানে হচ্ছে আমাদের পানির সংকরণ সংখ্যা কত হবে চার এবং সংকরণ সংখ্যা যখন চার হবে তার মানে হচ্ছে সেখানে একটি এস এবং তিনটি পি অরবিটাল যুক্ত হয়ে সংকরণটি গঠন করেছিল অর্থাৎ এখানে এসপি থ্রি সংকরণ ঘটেছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করা যে যদি আমাদের যৌগের মধ্যে কোনো আয়ন থাকে তাহলে আমরা এখানে আয়নটা প্লাস বা মাইনাস আকারে যুক্ত করব আচ্ছা এবার আমরা চলে আসি দ্বিতীয় প্রসেসের মধ্যে দ্বিতীয় প্রসেসটা কি হলো দ্বিতীয় প্রসেসটা হলো কোন একটা যৌগের লোন পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে পাই বন্ধনের সংখ্যা আচ্ছা এবার আমরা ব্যাপারটা আবারও একই উদাহরণ এইচ টু এর সাহায্যে খেয়াল করি তো এইচ টু এর আকৃতি যদি আমরা খেয়াল করি আকৃতিটা হচ্ছে উল্টো ভি আকৃতি এবং এই আকৃতির মধ্যে আমরা যেটা দেখব যে এখানে অক্সিজেনের দুইটি মুক্ত জোট ইলেকট্রন থাকে অর্থাৎ দুইটি ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করে না এবং এর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে অর্থাৎ তাহলে পানির অনুর মধ্যে লং পেয়ার ইলেকট্রন কয়টা হলো এই যে লং পেয়ার ইলেকট্রন একটা এবং এই যে লং পেয়ার ইলেকট্রন একটা অর্থাৎ লং পেয়ার ইলেকট্রন হলো দুটো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইলেকট্রন তো এক দুই তিন চারটি কিন্তু লন পেয়ার ইলেকট্রন মানে আমি যখন বলছি মুক্ত জোর তার মানে আমি কয় জোড়া আছে সেটা বোঝাবো কাজেই লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোর ইলেকট্রন এখানে দুইটি এবং সিগমা বন্ধন কয়টি গঠন হয়েছে দুইটি কাজে দুই যোগ দুই ইজিক্যাল টু চার সো আমার এখানেও থ্রি সংকরণটা গঠন হচ্ছে যেহেতু আমার সংকরণ সংখ্যা চার তো আমরা এই দুইটা প্রসেসে যে কোনো একটা প্রসেস ইউজ করে সংকলন সংখ্যা নির্ণয় করতে পারবো তো এবার আমরা আসো অ্যামোনিয়া উদাহরণের অ্যামোনিয়ার উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি তো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যোজনী তিন এবং হাইড্রোজেনের যোজনী এক তার মানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো one s two two s two two p three তো আমাদের যোগ্যতা স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে তিন দুই পাঁচ তো যৌগিক অ্যাসিডের টোটাল ইলেকট্রন সংখ্যা পাঁচ এর সাথে যুক্ত হবে এক যদি মৌলের সংখ্যা এখন অ্যামোনিয়ার অণুর মধ্যে নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে কাজেই এক যদি মৌলের সংখ্যা হচ্ছে তিনটি তো পাঁচ আর তিনে আট divided by two is equal to four তার মানে যেহেতু চারটি সম্পরিত অরবিটাল যেহেতু সংকরণ অরবিটালের সংখ্যা চার সুতরাং আমাদের এখানে sp3 সংকরণ হয়েছে এবার আমরা অ্যামোনিয়ার স্ট্রাকচারের দিকে যদি খেয়াল করি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে তো কাজেই সিগমা বন্ধনের সংখ্যা তিন আর নাইট্রোজেনের মধ্যে একটি লোন পেয়ার ইলেকট্রন আছে সো তিন আর একে চার এখানেও এসপি থ্রি সংকরণ হয়েছে কাজে দুই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে এসপি থ্রি সংকলনের মাধ্যমে অ্যামোনিয়া অণু গঠিত হয়েছে তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে সবসময় কি কেন্দ্রীয় মৌল একটাই থাকবে কেন্দ্রীয় মৌল কি একটার বেশি থাকতে পারবে না উত্তর হচ্ছে না কেন্দ্রীয় মৌল একটা বেশি থাকতে পারবে তো সেই ক্ষেত্রে কি আমরা সংকরণ সংখ্যা বের করতে পারবো না সেই ক্ষেত্রে কি সংকরিত হবে না না সেক্ষেত্রে সংকরিত হবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের আমরা যে দুইটা প্রসেস দেখালাম সেক্ষেত্রে আমাদের প্রথম প্রসেসটা না ইউজ করে শুধুমাত্র দ্বিতীয় প্রসেস দিয়ে আমরা ইউজটা করতে পারবো তো চলো আমরা দেখি কি হয় তো এখানে দেখো এখানে আমাদের এখানে আমাদের সংকলনটা কিভাবে হবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে একটা আলাদা সংকরণ হবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে আলাদা সংকরণ এবং এই অক্সিজেনের ক্ষেত্রে আলাদা একটা সংকরণ তো আমরা আসো বের করি তো এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে একটি লং পেয়ার ইলেকট্রন এবং একটি সিগমা বন্ড তার মানে 1 প্লাস 1 টু 2 তো সেক্ষেত্রে আমরা এখানে কোন সংকরিত অরবিটালটা পাবো sp সংকলিত অরবিটালটা পাবো তার মানে এখানে sp সংকলন হয়েছে আবার আমরা যদি একইভাবে দ্বিতীয় নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি এখানে কি হবে একটা সিগমা বন্ধন এবং এখানে এই পাশে একটা সিগমা বন্ধন তার মানে হচ্ছে দুইটা সিগমা বন্ধন তার মানে এখানেও এসপি সংকরণ রয়েছে এখন কথা হচ্ছে এই বন্ধনগুলো আমরা কেন নিচ্ছি না কারণ ওই বন্ধনগুলো হচ্ছে পাই বন্ধন আমাদের এখানে অবশ্যই শুধুমাত্র সিগমা বন্ধনটা সিগমা বন্ধনের সংখ্যাটা ইউজ করতে হবে আচ্ছা এবার আমরা যদি আসি এই অক্সিজেনের ক্ষেত্রে এই অক্সিজেনের ক্ষেত্রে কি হলো দুইটি মুক্তদর ইলেকট্রন আছে এবং সাথে হচ্ছে তোমার একটি সিগমা বন্ধন তার মানে হচ্ছে two plus one two three তার মানে হচ্ছে এসপি টু সংকলন এখানে হয়েছে আচ্ছা এবার আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি তাহলে ব্যাপারটা আমরা একদম পুরোপুরি ক্লিয়ার হবো এই উদাহরণের ক্ষেত্রে আমরা আমরা সংকলন পাবো এই কার্বনের ক্ষেত্রে একবার এই কার্বনের ক্ষেত্রে একবার এই কার্বনের ক্ষেত্রে একবার এবং এই কার্বনের ক্ষেত্রে একবার প্রথম কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে প্রথম কার্বনের ক্ষেত্রে আমাদের সিগমা বন্ধন আছে দুইটি তো এখানে কি হবে এসপি সংকলন আচ্ছা এবার আমরা চলে আসি দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে এখানে সিগমা বন্ধন একটা এখানে সিগমা বন্ধন একটা তো এখানেও সিগমা বন্ধন দুইটি তো এখানেও হচ্ছে এসপি সংক্রমণ তো এখানে কোনো লং টাইম ইলেকট্রন বা মুক্তজোর ইলেকট্রন নেই এজন্য আমাদের ওই চিন্তাটা করতে হচ্ছে না আচ্ছা এবার আসো তৃতীয় কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে তৃতীয় কার্বনের ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা কাজেই এখানে তিনটা তিনটা সিগমা বন্ধন কাজেই সংক্রমণ হবে এসপি টু এবং চার নম্বর কার্বনের ক্ষেত্রে যদি দেখি একটা হাইড্রোজেন বন্ধন একটা হাইড্রোজেন বন্ধন এবং একটা সিগমা বন্ধন তার মানে টোটাল তিনটা সিগমা বন্ধন তার মানে এই চার নাম্বার কার্বনের ক্ষেত্রেও সংকলন হবে এসপি টু এভাবে আমরা মোটামুটি যে কোনো যৌগেরই সংকলন খুব সহজেই বের করে ফেলতে পারবো তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সংকরণ সংকরিত অরবিটাল গুলো বিকর্ষণের মাধ্যমে একটা নির্দিষ্ট আকৃতি লাভ করে এখন কোন আকৃতি কিভাবে কেন লাভ করবে সেই বিষয়ে আমরা এখন দেখব তো এই অণুর আকৃতি বিষয়ক আমাদের একটা থিওরি আছে এটা হচ্ছে ভিএসপিআর থিওরি বা ভেসপার থিওরি তো এই থিওরি অনুসারে মূলত কোন অরবিটাল কি আকৃতি লাভ করবে সেটি মূলত নির্ভর করে আচ্ছা তো এই থিওরিটার মধ্যে হচ্ছে ভেসপার থিওরির মানে আমরা যদি পূর্ণরূপটা বের করি সেটা হচ্ছে valency shell electron pair repulsion theory এখন ব্যালেন্সি শেল মানে হচ্ছে যোগ্যতা স্তর আর ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন জোড় সো ইলেকট্রন পেয়ার কয় ধরনের হতে পারে ইলেকট্রন পেয়ার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে তোমার লন পেয়ার ইলেকট্রন একটা হচ্ছে bond pair electron lone pair electron মানে কি মুক্ত জোড় ইলেকট্রন আর বন পেয়ার ইলেকট্রন মানে কি বন্ধন জোড় ইলেকট্রন আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ অর্থাৎ আমাদের থিওরিটা দাঁড়াচ্ছে যে যোজ্যতা স্তরের মুক্ত জোড় বা বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের থিওরিটাই হচ্ছে ভিএসপিআর থিওরি তো এই থিওরি অনুসারে আমাদের কি বলছে এই থিওরি অনুসারে আমাদের বলতেছে যে আমাদের যদি কখনো লং পেয়ার লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় সেই বিকর্ষণটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং যদি কখনো বন পেয়ার বন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় সেই বিকর্ষণটা হবে সবচেয়ে কম শক্তিশালী এবং যদি লং পেয়ার এবং বন পেয়ার ইলেকট্রনের মধ্যে কোনো বিকর্ষণ হয় সেটা হবে এই দুয়ের মাঝামাঝি আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি তো আমরা উদাহরণ হিসাবে তিনটা যোগ নিব একটা হচ্ছে মিথেন একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে পানি তো এখন আমরা যে জিনিসটা খেয়াল করেছি যে তিনটা যৌগেরই কিন্তু সংকরণ কি এসপি থ্রি সংকরণ হয়েছে কিন্তু এরপরেও এদের আকারটা ভিন্ন ভিন্ন হচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করবো যে কেন এই আকারটা ভিন্ন ভিন্ন হচ্ছে তো মিথেনের ক্ষেত্রে কি হচ্ছে মিথেনের ক্ষেত্রে কার্বনের সাথে চার সাইডে চারটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং এতে এর আকৃতি হচ্ছে চতুস্থলকীয় যেহেতু এর মধ্যে এসপি থ্রি সংকরণ হয়েছে এবং যখন এরা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কোণে থাকে তখন তখন এদের মধ্যে বিকর্ষণটা সর্বোচ্চ হয় এবং এরা চতুষ্করকীয় আকৃতি গঠন করে এখন কথা হচ্ছে যে এই যে আমরা lone pair lone pair lone pair bond pair এবং বন পেয়ার বন পেয়ার এর কথা বললাম এখানে আমাদের কোন কোন বিকর্ষণটা কাজ করবে এই মিথেনের মধ্যে আমাদের কাজ করবে হচ্ছে শুধুমাত্র বন পেয়ার বন পেয়ার ইলেকট্রন কেননা এখানে আমাদের কোনো লন পেয়ার ইলেকট্রন নেই তো যখন সবগুলো বন পেয়ার বন পেয়ার ইলেকট্রন থাকে তারা সবাই সবাইকে সমান পরিমাণ বিকর্ষণ করে এবং সমান পরিমাণ বিকর্ষণ করার কারণে যখন এরা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রিতে আসে তখন এরা চতুর্থকীয় আকার ধারণ করে এবং এটাই মিথেনের প্রকৃত আকৃতি মিথেনের কাঠামোটাই হচ্ছে মূলত এর জন্য আদর্শ কাঠামো এবার আমরা আসি অ্যামোনিয়ার ক্ষেত্রে তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং তিনটি হাইড্রোজেন পরমাণু এর সাথে যুক্ত হয় তো এখন এর মধ্যেও এর সম্ভাব্য আকৃতিটা হওয়ার কথা ছিল এরকম অর্থাৎ চতুষ্ফলকীয় কিন্তু এখানে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে তার মানে হচ্ছে এখানে এই lone pair bond pair electron এবং বন পেয়ার বন পেয়ার ইলেকট্রনটা এখানে কাজ করবে তো সে কারণে কি হবে যখন এই লন পেয়ার ইলেকট্রন আর এই বন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ এবং এই লন বন পেয়ার ইলেকট্রন এবং এই লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ এই বিকর্ষণের মানটা যেহেতু বন্ড পেয়ার বন্ড পেয়ারের চাইতে বেশি অর্থাৎ এই মানটা যখন আমার এই দুইটা বা এই দুইটার বিকর্ষণের চেয়ে বেশি তখন কি হচ্ছে এরা অটোমেটিক্যালি একটু চেপে আসছে এজন্য এদের আকারটা চেঞ্জ হচ্ছে এদের আকারটা হচ্ছে চিকন্য পিরামিড আকৃতি এবং এদের বন্ধন কোণটা কত হচ্ছে বন্ধন কোণটাও যেহেতু আগে ছিল একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তো এখন যেহেতু কিছু কমেছে তো এক্ষেত্রে বন্ধন কোণটা হয় একশো সাত ডিগ্রি ঠিক সিমিলার কেসে আমরা যদি পানির ক্ষেত্রে খেয়াল করি পানির ক্ষেত্রে আমাদের মুক্তজোর ইলেকট্রন আছে দুইটি তো মুক্তজোর ইলেকট্রন যখন দুইটি আছে তার মানে আমাদের এখানে এই লন পেয়ার ইলেকট্রন এই তো আমাদের এখানে লন পেয়ার লন পেয়ার বিকর্ষণটাও কাজ করবে লন বনপেয়ার বন বিকর্ষণও কাজ করবে এবং বনপেয়ার পেয়ার বন পেয়ার বিকর্ষণও কাজ করবে তো এই বিকর্ষণগুলো যখন কাজ করে এই মুক্তজোর ইলেকট্রন এই বন্ধনজোর ইলেকট্রনকে বিকর্ষণ করবে এই বন্ধনজোর ইলেকট্রন এই মুক্ত এই মুক্ত জল ইলেকট্রন এই বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে এবং এরা নিজেদের মধ্যেও বিকর্ষণ করবে তো আলটিমেটলি কি হচ্ছে এই বিকর্ষণটা যেহেতু সর্বোচ্চ হচ্ছে এজন্য এরা আরো বেশি চেপে যাচ্ছে এবং এদের আকৃতিটা হচ্ছে উল্টো ভি আকৃতির এবং এদের বন্ধন কোণটা হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কাজেই আমরা দেখলাম যে একই তিনটা যোগের মধ্যে এসপি থ্রি সংকরণ হওয়ার পরেও আমাদের এই ভেসপার থিওরি অনুসারে কিভাবে আকৃতিগুলো চেঞ্জ হচ্ছে এবং এদের আকৃতি চেঞ্জের সাথে সাথে এদের বন্ধন কোণেরও পরিবর্তন হচ্ছে এবার আমরা দেখব বিভিন্ন জটিল যোগের সংকলন তো জটিল যোগের সংকলন জানার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে জটিল যোগ কি আচ্ছা জটিল যৌগ হচ্ছে আমরা যখন একটা ধাতব পরমাণু বা আয়নের সাথে কোন একটা প্রসম অণু বা ঋণাত্মক আয়ন যুক্ত করে যে জটিল কাঠামোর যৌগগুলা গঠন করবে সেটাই হচ্ছে জটিল যৌগ যেমন ধাতব পরমাণু বা ধাতব আয়ন আকারে যদি এখানে কপার টু প্লাস ইউজ করি এবং প্রসম অণু আকারে যদি আমরা অ্যামোনিয়া ইউজ করি এবং অ্যামোনিয়া যদি তাদের মুক্তজোর ইলেকট্রনগুলো কপার টু প্লাসকে দিয়ে বন্ধন গঠন করে সেক্ষেত্রে আমাদের এখানে একটি জটিল যৌগ গঠন হবে তো এই জটিল যৌগের মধ্যে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে কপার টু প্লাস এবং অ্যামোনিয়ার অণুগুলোকে আমরা বলি লিগেন্ড অর্থাৎ মানে এখানে অর্থাৎ যে প্রসম অণুগুলো কপার টু প্লাসের সাথে যুক্ত হবে তারা হচ্ছে লিগেন্ড তো এখানে আমাদের লিগ্যান্ড সংখ্যা কয়টি লিগ্যান্ড সংখ্যা হচ্ছে চারটি এবং কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার টু প্লাস এবং এই যৌগটার নাম হবে tetra amino copper two plus ion বা এখানে যদি আমরা সালফেট যুক্ত করে বলি তাহলে আসছে টেট্রা অ্যামিনো কিউপ্রিক সালফেট তো আমরা যে বিভিন্ন ধরনের লিগামের কথা বললাম তো আমরা যখন জটিল যৌগের সংকলন করতে যাব এই লিগামগুলোর কিছু জারণ সংখ্যা আমাদের জানতে হবে তো আমরা কিছু কমন লিগামের জারণ সংখ্যাটা জানি তো আমাদের হচ্ছে অ্যামোনিয়া যখন থাকবে লিগ্যান্ড হিসাবে তখন তার জারণ সংখ্যা হবে জিরো যখন সায়ানাইড মূলক থাকবে তখন তার জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান যখন অ্যাকুয়া অণু থাকবে তখন হচ্ছে জিরো এবং যখন কার্বনিল থাকবে তখন জিরো এবং যখন ফ্লোরো আয়ন থাকবে তখন হচ্ছে মাইনাস ওয়ান তো এই জিনিসটা কয়েকটা আমরা মনে রাখি এটা আমাদের ম্যাথ করার সময় হেল্প করবে আচ্ছা তো এবার আমরা যদি একটা জটিল যৌগ নিই জটিল যৌগটা আমরা যদি নিই হেক্সা অ্যাকোয়া নিকেলাইট আয়ন তো এর মধ্যে আমাদের প্রথমে বের করতে হবে যে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই হচ্ছে নিকেল তো এখন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো আমরা ধরি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা এক্স প্লাস হচ্ছে এই অ্যাকোয়া অণুর জারণ সংখ্যা কত দেখো আমরা একটু আগে জেনেছি জিরো তো এই জিরো ইন্টু হচ্ছে সিক্স ইজিকাল হচ্ছে এদের প্লাস টু তার মানে এক্স এর ভ্যালুটা কত আসতেছে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে টু প্লাস টু আচ্ছা এখন তার মানে আমরা বুঝলাম যে নিকেল হচ্ছে নিকেল থেকে নিকেল টু প্লাস অবস্থায় থাকে তো নিকেলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি তাহলে আমরা পাবো one s two two s two two p six three s two three p six three d eight four s two এবং ফোর পি জিরো তো যখন আমরা নিকেল টু প্লাস নেব তখন আমাদের কি হবে ফোর এস থেকে দুটি ইলেকট্রন চলে যাবে এখন হচ্ছে আমাদের এই যে অ্যাকোয়া আয়ন গুলো এরা তাদের মুক্তজোর ইলেকট্রন গুলো নিকেল আয়নের অরবিটালের মধ্যে দিয়ে জটিল যৌগটা গঠন করবে তো নিকেল টু এর মধ্যে অলরেডি আমাদের থ্রি ডি অরবিটালের মধ্যে আটটা ইলেকট্রন আছে তো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো অলরেডি আটটা ইলেকট্রন আছে এরপরে এখানে যখন আমরা এইচ টু ও যখন তাদের মুক্তজোড় ইলেকট্রন গুলো দিবে তখন একটা মুক্তজোড় ইলেকট্রন দিবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় কাজেই এভাবে যখন তারা মুক্তজোড় ইলেকট্রন গুলো দিল তার মানে আমাদের জটিল যৌগটা কিন্তু গঠন করা শেষ তো এক্ষেত্রে দেখো আমাদের কোন কোন অরবিটাল গুলো মুক্তজোর ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে একটা ফোর এস অরবিটাল একটা ফোর পি অরবিটাল এবং একটা ফোর এস অরবিটাল তিনটা ফোর পি অরবিটাল এবং হচ্ছে দুইটা ফোর ডি অরবিটাল তার মানে এখানে তার মানে এখানে সংক্রমণটা দাঁড়াবে এসপি থ্রি ডি টু এবার আমরা দেখব সোডিয়াম ফেরোসায়ানের ক্ষেত্রে কিভাবে সংকরণ ঘটে তো সোডিয়াম ফিনোক্সায়ানের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার আয়রন তো কেন্দ্রীয় পরমাণু যদি আয়রন হয় তাহলে আমাদের আয়রনের জাম সংখ্যা বের করতে হবে আয়রনের জাম সংখ্যা ধরি আমরা আয়রনের জাম সংখ্যা এক্স আয়রনের জাম সংখ্যার সাথে প্লাস হচ্ছে আমার সায়ানাইড লিগ্যান্ডের জাম সংখ্যা মাইনাস ওয়ান তো সায়ানাইড লিগ্যান্ডের জাম সংখ্যা মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান ইন্টু এই সায়ানাইড জাম সায়ানাইড আছে এখানে ছয়টি তো ইজিক্যাল টু হচ্ছে আমার এখানে দেখো সোডিয়াম ফোর চারটা সোডিয়াম ইউজ হয়েছে তো এখানে আমাদের হচ্ছে প্লাস ফোর তো সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুটা আসতেছে প্লাস টু তার মানে আমরা আয়রন থেকে আয়রন টু প্লাস অবস্থায় জারিত হয়ে এই জটিল যৌগটা গঠন করবে তো আয়রন আয়রনের তো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে সর্বশেষ স্তর যদি আমরা কল্পনা করি তাহলে থ্রি ডি সিক্স এবং ফোর এস টু এবং যখন আমার আয়রন টু প্লাস হবে তখন কি হবে ফোর এস থেকে দুটি ইলেকট্রন চলে যাবে এবং সেক্ষেত্রে আমাদের বক্স ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাতে পারি ছয়টা ইলেকট্রন যেহেতু এক দুই তিন চার পাঁচ এবং ছয়টা ইলেকট্রন এখন একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যখন আমাদের লিগ্যান্ড হিসাবে সায়ানাইট অথবা কার্বনিল মূলক আছে তখন আমাদের ক্ষেত্রে যৌগ যখন আমরা গঠন করব তখন হচ্ছে এই ইলেকট্রনগুলোকে প্রেশার ক্রিয়েট করে আমাদের হচ্ছে একদিকে চাপিয়ে দিবে কারণ হচ্ছে সায়ানাইট আর কার্বনের মূলক হচ্ছে অনেক শক্তিশালী লিগেন্ড তো এই ক্ষেত্রে এই থ্রি ডি অরবিটালের ইলেকট্রনগুলো কিভাবে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ইলেকট্রনগুলোকে বেশি প্রেসার ক্রিয়েট করার কারণে থ্রি অরবিটালে কিন্তু এইভাবে ইলেকট্রনগুলোর একটা পুনর্বিন্যাস হবে এরপরে আমরা দেখি আমাদের লিগ্যান সংখ্যা হচ্ছে ছয়টি তো ছয়টি লিগ্যান আমাদের হচ্ছে আয়রনকে তাদের মুক্তজোর ইলেকট্রন দান করে যৌগটি গঠন করবে কাজেই আমরা যদি ইলেকট্রন গুলো গঠন করা শুরু করি তাহলে এখানে একটি এখানে একটি এবং ফোর এস এর মধ্যে একটি এবং ফোর পি এর মধ্যে বাকি তিনটি তো তাহলে আমাদের এখানে এই যৌগটির মধ্যে কোন কোন অরবিটাল লিগেন্ড থেকে মুক্তজোর ইলেকট্রন নিচ্ছে দুইটি থ্রি অরবিটাল একটা ফোর এস অরবিটাল এবং তিনটি ফোর পি অরবিটাল কাজেই আমরা এখানে বলতে পারি এখানে সংক্রমণ হয়েছে ডি টু এস পি সি তো এভাবেই আমরা খুব সহজেই সায়ানাইড মূলক বা কার্বনিক মূলক যখন কোনো জটিল যোগের মধ্যে থাকবে তখন তাদের সংকরণ সংখ্যা নির্ণয় করতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো আর থ্যাংকস ফর ওয়াচিং